আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাত ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমার উস্তাদ্দয় বিভিন্ন রকমের বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন তার পূর্বে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি অতি সংক্ষেপে কিছু বলতে চাই সেজন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করছি ও আমার তাফিকি ইল্লা বিল্লাহ عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها মুত্তাফাকুন আলাই হজরত আনাস রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন একটি সকাল অথবা একটি সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা সমগ্র দুনিয়া ও তার মধ্যকার সব কিছু হতে উত্তম সুফানাল্লাহ এই জন্য আপনাদেরকে অত্র আলোচনায় মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে কারণ আজকের এই আলোচনায় এমন কোনো একটি কথা আপনার হৃদয়ে গেঁথে যেতে পারে যে কথাকে ভিত্তি করে আপনি সামনের দিকে আপনার সমস্ত ভুল ত্রুটিগুলি সংশোধন করে আগাবেন এবং শেষ পর্যন্ত ইমানের হালতে যদি মৃত্যুবরণ হয় তাহলে শেষ পরিণতি আপনার জান্নাত তাহলে বুঝে দেখুন এই ছোট্ট একটি আলোচনায় যদি আপনার এই জীবনটা পাল্টে যেতে পারে তাহলে কি সেটা পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি হলো না তাই সম্মানিত উপস্থিতি আপনাদেরকে মনোযোগী হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আমি সংক্ষিপ্ত পরিসরে আহলাদিস আন্দোলন বাংলাদেশের পাঁচটি মূলনীতি সম্পর্কে আলোচনা করতে চাই মূলনীতি মানে ভিতরের একটা বিষয় বাংলাদেশে অনেক ইসলামী দল থাকার পরেও আমরা কারা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্যই বা কী এটা আপনাদের জানা দরকার এবং যারা আহলাদিস আন্দোলনের সাথে জড়িত তারাও প্রকৃতপক্ষে কতটুকু আহলে হাদিস হতে পেরেছে সেই বিষয়টি আমি ক্লিয়ার করার জন্য আজকের এই মূলনীতি আলোচনায় নিয়ে এসেছি আমাদের পাঁচটি মূলনীতির এক নম্বর মূলনীতি হল কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা দুই তাকলিদে সাক্ষী তিন ইস্তিহাদ চার সকল সমস্যায় ইসলামকে একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ পাঁচ মুসলিম সংহতি দৃঢ়করণ এক কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এর অর্থ পবিত্র কোরআন ও সহি হাদিসে বর্ণিত আদেশ নিষেধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং তাকে নিঃশর্তভাবে ও বিনা দ্বিধায় কবুল করে নেওয়া ও সে অনুযায়ী আমল করা উদাহরণ হিসাবে অনেক কিছুই বলা যায় সংক্ষেপে আমি বলতে চাই যেমন আজকে আমরা সিয়াম রেখেছি কিছুক্ষণ পরেই হয়তো আমরা ইফতার করব ইফতার করতে গিয়ে দেখা যায় একটা শ্রেণী সূর্য অস্তের সাথে সাথে ইফতার করে থাকেন আবার একটা শ্রেণী তিন মিনিট বা চার মিনিট পরে ইফতার করে থাকেন সেই ক্ষেত্রে আমরা কি করব। তারপর ধরুন সাহারি সাহারি যখন শুরু সাহারির সময় শুরু হয়ে যায় তখন আমরা আজান দিই কোনো মসজিদ থেকে আজানের প্রতিধ্বনি বেশি ওঠে আবার কোনো মসজিদে আমরা দেখতে পাই সাইরান বাজে আবার কোনো মসজিদ থেকে আওয়াজ আসে উঠেন মা বোনেরা খাওয়ার রান্না বান্নার সময় হয়েছে আপনারা রান্না করুন এই মর্মে আমরা কি করব। আমরা কোন পটটা বেছে নেব আমরা কোন কাজটা করব। সম্মানিত উপস্থিতি শুধু কি তাই তারপরে যখন সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে সেই সময়ে আমরা কোনো মসজিদ থেকে আজান শুনতে পাই সেই আজান শুনে আমরা বুঝতে পারি চাহারের সময় শেষ হয়ে গিয়েছে অথচ অন্য কোনো এক মসজিদ থেকে তার পাঁচ মিনিট আগেই বলছে সাহারির সময় শেষ আর আপনারা খাবেন না পাঁচ মিনিট পর আজান হবে এখন আমরা কি করব। এই সমস্যাগুলি আমাদের সমাজে বিভিন্নভাবে দণ্ডায়মান হয়ে আছে শুধু তাই নয় আমরা যখন রমজান মাসের রমজান শেষ করে ফিতরা আদায় করতে যাই ফিতরা আদায় করতে গিয়ে এক সমাজ থেকে টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়া হয় অন্য আর সমাজ থেকে খাদ্যদ্রব্য ফিতরা দেওয়া হয় এই ক্ষেত্রে আমরা কোন পথটি মেনে নিব এইগুলি আমাদের মধ্যে সংশয় তৈরি হয়ে যায় শুধু তাই নয় তার পরবর্তীতে আমরা যখন ইদায়নের সালাদ করতে যাব তখন কোনো ঈদগার মাঠে ছয় তাক বেড়ে ছালাদ কোনো ঈদগার মাঠে বারো তাক বেড়ে ছালাদ এখন আমরা কয় বেড়ে ছালাত আদায় করব। শুধু তাই নয় কোনো মসজিদে বারো তাকবিরের সালাত হলেও সেই মসজিদে সম্মিলিত মোনাজাত হয় আবার কোনো মসজিদে বারো তাকবিরের সালাত হয় সেখানে সম্মিলিত মোনাজাত হয় না এই সকল ক্ষেত্রে কিন্তু পবিত্র কোরআন আর সই হাদিসের মর্মমূলে যথাযথযুক্ত কিন্তু দলিলপত্র রয়েছে আমরা এই দলিলগুলি যদি দলিল অনুযায়ী যদি আমরা জীবনযাপন না করি এই দলিলকে যদি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার না দিই আমরা যদি এই দলিলকে নিঃশর্তভাবে মেনে নিয়ে আমরা যদি আন্তরিকভাবে বিনা দ্বিধায় কবুল করে এই অনুযায়ী যদি আমরা না আমল না করি তাহলে তাদেরকে আহলে হাদিস বলা যায় না যদিও আমরা রাফুলিয়া দায়ন করি যদিও আমরা জোরে আমিন বলি যদিও আমরা টাকনুর সাথে টাকনু কাদের সাথে কাঁধ মিলিয়ে সলাত আদায় করি উপর থেকে দেখা যায় আমরা আহলে হাদিস কিন্তু এই শর্তগুলি কোরআন হাদিসের আইনগুলি যদি আপনি আমি নিঃশর্তভাবে মেনে না নিই তাহলে আমরা প্রকৃতপক্ষে আহলে হাদিস দাবি করতে পারি না সম্মানিত উপস্থিতি দুই নাম্বার নীতি হলো তাকলিদে সাক্ষী তাকলিদ মানে সারি বিষয়ে বিনা দলিলে কারো কোনো কথা চোখ বুঝে মেনে নেওয়া আমি যেই উদাহরণগুলি দিলাম যেই সমস্যাগুলি সমাজে আছে এই সমস্যাগুলিকে যখন আপনি সামনে রেখে কোরআন এবং দলিল ভিত্তিক যখন আমল করতে যাবেন তখন পাশ থেকে কিছু মানুষ মন গড়া কিছু কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চায় তাদের কাছে নেই কোনো দলিল তারা শুধু একটাই কথা বলে আমরা বাপ দাদার আমল থেকে চলে আসছি এই আমলগুলি করছি সুতরাং তাই করতে হবে কোনো ব্যক্তি যদি চোখ বন্ধ করে সেই নেতার বা সেই আমিরের বা সেই ইমামের কথা যদি মেনে নেয় তাহলে সে তাকলিদের মধ্যে জড়িয়ে গেল সাক্ষী মানে তাকলিদ থেকে বিরত থাকা আমাদের দ্বিতীয় মূলনীতি হচ্ছে ধর্মের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে সেই কথার যদি কোনো দলিল না থাকে সে যত বড়ই পণ্ডিত মুফতি মহাদ্দিস হোক না কেন আমরা তাদের কথা কোনোভাবেই গ্রহণ করি না সম্মানিত উপস্থিতি তিন নম্বর মূলনীতি হচ্ছে ইস্তিহাদ ইস্তিহাদ অর্থ যুগ জিজ্ঞাসার জবাব পবিত্র কোরআন ও সৈহাদিস হতে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো আমাদের কেন্দ্র মার্কাজে বিভিন্ন বিশিষ্ট শ্রেণীর গবেষকগণ সেখানে বিভিন্নভাবে গবেষণা করে আমাদের সমাজের সার্বিক যে সমস্যাগুলি আছে সেই সমস্যার বিষয়ভিত্তিক কিছু বইপত্রগুলি তারা রচনা করেছেন অনেক বইপত্র ঘাটাঘাটি করে অনেক বড় বড় ভলিউম বইগুলি ঘাটাঘাটি করে তারা নোট আকারে ছোট ছোট বই আমাদের মাঝে দিয়েছেন সেই বইগুলি থেকে আমরা দিন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পেয়ে থাকি অথচ সেই বইগুলির বিপক্ষে একটা মহল বলে থাকে তারা শুধু চটি বই থেকে আলোচনা করে সম্মানিত উপস্থিতি আমরা চটি বই কেন করেছি এই বিষয়ের উপর চটি বইগুলি আপনি আমি জানবো পাশাপাশি যারা জানে না তাদেরকে আমরা দশ বিশ পঞ্চাশ টাকা দিয়ে বইগুলি উপহার দিয়ে আমরা বলতে পারবো যে দেখুন ভাই এই বিষয়ের উপর এই পড়াগুলি আছে তাই আমাদের সুবিধার্থে বইগুলি চটি করা আছে আসলে আমাদের অনেক বড় বড় বইও আছে তো যাই হোক আমাদের এই গবেষণাগার আছে আমাদের প্রেস নিজস্ব প্রেস আছে চার নাম্বার মূলনীতি হলো সকল সমস্যায় ইসলামকে একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ মোট কথা এর অর্থ হলো আমাদের ধার ধর্মীয় জীবনে বা বৈষয়িক জীবনে বৈষয়িক অর্থাৎ ব্যক্তিগত জীবন যদি আমরা ধরি যে কোনো জীবনে প্রতিটা ক্ষেত্রে আমরা কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করতে হবে ইসলামকেই একমাত্র সমাধান হিসাবে গ্রহণ করতে হবে আমরা যেখানেই যেই কোনো বাধাগ্রস্ত হই না কেন আমাদেরকে ইসলামের মধ্যেই ফিরে আসতে হবে পাঁচ নম্বর মূলনীতি হলো মুসলিম সংহতি দৃঢ়করণ এর অর্থ হলো পবিত্র কোরআন ও সহিহাদিসের আদেশ ও নিষেধকে নিঃস্বার্থভাবে মেনে নেওয়ার ভিত্তিতে মুসলিম ঐক্য গড়ে তোলা এখানে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশে অনেক ইসলামী দল আছে তারপরেও কেন আমরা আমাদের সাথে তাদের এটাই মতবিরোধ আছে যে পবিত্র কোরআন আর সহি হাদিসের মর্মমূলে যা পাই তাই শুধু আমরা গ্রহণ করি অথচ আজকে আপনাকে বলে গেলাম আপনার আশেপাশে যত ইসলামী দল আছে দেখবেন তারা কোরআন সুন্না অনুযায়ী আমল করে পাশাপাশি তারা নিজের মন গড়াও কিছু আমল করে তখন আমরা যদি আমরা তাদেরকে দাওয়াত দিয়ে বলি ভাই পবিত্র কোরআন সই হাদিসে তো এইরকম একটা দলিল আছে সুতরাং আপনি এই আমলটা ছেড়ে দিকে ফিরে আসুন তখন তারা বলে যে কোরআন সুন্নাতে আছে ঠিক আছে কিন্তু জাতির কল্যাণের জন্য আমাদেরকে এটা করতে হবে এটাই হলো তাদের দলিল সম্মানিত উপস্থিতি এ কথা বলে যারা ধর্ম প্রচার করে তারা কালকে আমাদের কোর্টে অবশ্যই ধরা খাবে তারা কখনোই মুক্তিপ্রাপ্ত হবে না কারণ এ কথার দ্বারা এটাই প্রমাণিত হয় যে পবিত্র কোরআন ও সৈহাদিসের হাদিসের চাইতেও বিবেকবান এবং বুদ্ধিমান মানবের কল্যাণ করার মতো অনেক কিছুই মানুষের কাছে আছে আসলে কি তাই তাই নয় তারা এই কথাটা ভুল বলে থাকে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সাথে অনেক ক্ষণ ধরেই দীর্ঘ আলাপ করে ফেললাম আমার সংক্ষিপ্ত সময় আমি পাঁচটি মূলনীতি বললাম এবং শেষ পরিশেষে আমি এই কথাই আপনাদেরকে বলতে চাই আসুন পবিত্র কোরআন ও সৈহাদিসের মর্মমূল্যে আমরা জীবন গড়ি হে আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র কোরআন ও সৈহাদিসের প্ল্যাটফর্মে এসে কোরআন সন্না মোতাবেক জীবনযাপন করার তফিক দিন এই দোয়া এবং এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু